আমার নবী করিম সাল্লাহামকে আল্লাহ আগে বলছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কেন অনুমতি দিলেন লেহাজ দেখেন আদব দেখেন স্বয়ং আল্লাহ আলমিনের আর নর্দমার কিটেরা আমার নবীকে নিয়ে নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক বেশি স্নেহ করেছেন ভালোবাসতেন এত ভালোবাসা অন্য কারোর প্রতি দেখা যায় না যেমন কোরআনে আল্লাহ তালা বিভিন্ন নবী রাসুলদের নাম ধরে ডেকেছেন ইয়া ইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া আদম ইয়া ইব্রাহিম বিভিন্ন নবী রাসুলদের নাম আল্লাহ তালা ধরে ধরে ডাকছেন না ডাকেন নাই ঈসা বিভিন্ন জনের নাম দেখেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার নামটা তো বিভিন্ন প্রসঙ্গে আসছেন আসার কথা না আসার কথা না এরপরে আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লামকে সরাসরি ওইভাবে নাম ধরে ডাকেন নাই দুই এক জায়গায় তার নামের উল্লেখ করেছেন সেটা ডাকার জন্য নয় সেটা নাম ধরে তিনি যে আল্লাহ রাসুল ছিলেন সেই সার্টিফিকেট দেওয়ার জন্য মা কানা মোহাম্মদ আবা আহাদিম লিকুম ওলাকিন রসুল আল্লাহ ওয়াখাতামান্নবীন তিনি যে আল্লাহর রসুল এটার সার্টিফিকেট দেওয়ার জন্য নামটা উল্লেখ করা সার্টিফিকেটে যদি নাম উল্লেখ না করলে হবে না সেজন্য আল্লাহ তালা উল্লেখ করেছেন এছাড়া আল্লাহ তালা তাকে ডাকতেন কিভাবে ইয়া ইয়ুহান নবী আল্লাহ আকবর ইয়া ইয়ুহাল মুজাম্মিল ইয়া ইয়ুহাল মুদ্দাসির হে কম্বল আবৃত হে চাদর আবৃত হে নবী ইয়া ইহার রসুল এভাবে আল্লাহ তালা তাকে ডেকেছেন তার পদবি উল্লেখ করে নাম উল্লেখ করে না স্বয়ং আল্লাহ যে আল্লাহর গোলাম তিনি যে আল্লাহর সৃষ্টি তিনি তার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের এইরকম এইরকম আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা ছিল আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন কীভাবে নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে কীভাবে শ্রদ্ধা করতে হবে কোরআন পাইকারি কথা বলার জায়গা খুচরা কথা বলার জায়গা কোরআন না সেই কোরআনে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন যে ইকাল্লা আমতাহান আল্লাহ কুলুবাহম সাহাবিদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছেন নির্বাচন করেছেন নবী সাল্লাহ সাল্লামের সাহাবি হবেন কারা তাদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছেন তাদের অন্তরগুলোকে পরখ করে নিয়েছেন তাকুয়ার জন্য এগুলো উন্নীত হয়েছে আল্লাহ তালা বলেছেন যে আসওয়াতাকুম ফাওকা সাউদিন আল্লাহ আকবার নবীজির সামনে যখন কথা বলবে তার স্বরের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয় বড় না হয় ভদ্রতা বজায় রেখে চলবে আদব লেহাজ মেনে চলবে কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তালা এভাবে বলেন ভাইরা আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় কত গালি দিয়েছে কত মানুষ সেই মক্কার মুশ্রিক দেখে নিয়ে আজও কত মানুষ গালি দিয়েছে আল্লাহ তালা এগুলোকে এতটা কেয়ার করেন নাই কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে তার জবাব দিয়েছেন নিজে তার রিপ্লাই দিয়েছেন আবুল আহাব একবার বলেছিল একবার বোখারের হাদিস একবার বলেছিল সাফা পাহাড়ের পাদদেশে এসে তাব্বাল্লাকা সাইরাল্লাহ ইয়াউম আলি হাদা জামাআতানা তাব্বাল্লাক তুমি ধ্বংস হও একবার বলেছিল কে আবু লাহাব আমার নবী করিম সাল্লা সাল্লামকে একবার তাব্বা বলেছে তাব্বা মানে তুমি ধ্বংস হও খারাপ কথা এই কথাটা একবার বলেছে আবু লাহাব আল্লাহ তালা সুরায় লাহাব নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব যে দুই হাত তুলে যে হাত তুলে তাব্বা বলেছে আমার নবীকে আবুল আহাব আল্লাহ তালা বলেছেন ওই দুই হাত তাব্বা হবে ওই দুই হাত বরং ধ্বংস হোক কোরআনে আল্লাহ তালা আয়াত অংশ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আল্লাহকে গালে দিয়েছে সেটাকে আল্লাহ এতটা কেয়ার করেন নাই নবী সাল্লাহ সালাম ব্যাপারটাকে ততটা তিনি যতটা তিনি কেয়ার করেছেন অসংখ্য ঘটনা এভাবে বলা যাবে কোরআনে আল্লাহ তালা তিনি একবার কিছু সাহাবিকে কিছু মানুষকে অনুমতি দিয়েছেন দায়িত্ব থেকে যে তোমাদের যাওয়া লাগবে না একটা জিম্মাদারি পালনে একটা অভিযানে আল্লাহ রব্বুল আলমিন তার এই অনুমতি দেওয়াটা এই অনুমতি দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে একটু তাকে একটু মানে বন্ধুসুলভ শাসন যেটাকে বলে সেটা আল্লাহ তালা করছেন দেখেন শাসনের ভাষাটা দেখেন আফাল্লাহ আঙ্ক লিমা আদিন তালা আফাল্লাহ আঙ্ক যারা আলেন তারা যেমন বুঝবেন সাধারণ মানুষও বুঝবেন দেখেন একটু আল্লাহ কি বলেন হে রাসুল আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন দেখেন বলার ভাষা দেখেন কেন অনুমতি দিলেন কিন্তু এই কথাটা বলার আগে বলে নিচ্ছেন আফাল্লাহ আং আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন কেন অনুমতি দিলেন কথার টোন দেখেন নবী করিম সাল্লামের সাথে আল্লাহ তো মালিক আর উনি হলেন তার গোলাম তার দাস দাসের প্রতি এত বেশি লক্ষ্য করে কথা বলার দরকার আছে কোনো বাহ্যিকভাবে সাধারণত কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের মর্যাদা এবং মাকাম আল্লাহ আলমের কাছে এত বেশি যে তিনি অনুমতি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী মোহাম্মতের সুরে একটু শাসন করবেন একটু বকবেন আদরের চোটে সে বকার ক্ষেত্রে আগে বলে নিচ্ছেন আফাল্লাহ আঙ্কা আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন কেন অনুমতি দিলেন আমরা সাধারণত আগে বকি তাই না যে হ্যাঁ কেন এমনটা করলেন আপনি আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম কিন্তু না আমার নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ আগে বলছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কেন অনুমতি দিলেন লেহাজ দেখেন আদব দেখেন স্বয়ং আল্লাহ আলমিনের আর নর্দমার কিটেরা আমার নবীকে নিয়ে নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আবার বলছি এই মন্তব্যগুলো আমাদের অন্তরে তার ইমানের বীজকে আরো গভীরভাবে বপন করে দেয় প্রথিত করে দেয় ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামের মোহাব্বত অন্তর লালনকারী করার তৌফিক দান করুন